বর্তমান এই বৈশ্বিক মহামারী করোনার প্রাককালে তোমরা সবাই ঘরে আসো আশা করি সবাই ভালো আছো আমার ঘরে আমার স্কুল এর পক্ষ থেকে তোমাদেরকে অশেষ ধন্যবাদ আমরা গত ক্লাসে চতুর্থ অধ্যায়ের গণিতের চতুর্থ অধ্যায়ে গাণিতিক প্রতীক ও চালক সম্পর্কে জেনেছি এই প্রতীক ও চালকের মাধ্যমে কিভাবে বীজগণিতের রাশি তৈরি করা যায় তাও আমরা গত সপ্তাহে শিখেছি চলো আজকে এই বীজগণিতীয় চলক ও প্রতীকের মাধ্যমে বীজগণিতীয় রাশি তৈরি করে কিভাবে সরল সমীকরণ গঠন করা যায় সে সম্পর্কে আমরা জানব তাহলে আমরা কি শিখবো আজকে আজকে আমরা বীজগণিতীয় বীজগণিতীয় চলক বা প্রতীকের সাহায্যে কিভাবে বীজগণিত রাশির মাধ্যমে সরল সমীকরণ তৈরি করা যায় এই অধ্যায়ে তোমরা শিখন কর শিখন এই অধ্যায়ে তোমরা সরল সমীকরণ সম্পর্কে জানতে পারবে সরল সমীকরণ গঠন সম্পর্কে গঠন শিখতে পারবে বা জানতে পারবে বীজগণিতীয় রাশি গঠনপূর্বক তা সমাধান করতে পারবে সমীকরণে তা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে তাহলে আমরা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী পা এইটা তোমরা বের করতে পারো এটা দেখবা এটা কি বলতে পারো তোমরা এটি হলো বীজগণিত চালকের মাধ্যমে একটি রাশি এতে গাণিতিক খোলা বাক্য গাণিতিক খোলা বাক্য এতে এই এক হল অজানা রাশি বা অজ্ঞাত রাশি এক এবং পাঁচ ওয়ান এবং ফাইভ এগুলো হলো তোমার বীজগণিতে বীজগণিতীয় সংখ্যা বা অঙ্ক তাহলে এই গাণিতিক এই হল কি অজানা রাশি অজ্ঞাত রাশি বা অজ্ঞাত রাশি বা অজানা রাশি এই সমাধানের মাধ্যমে এই এক্সের অজ্ঞাত এক্সের মান অজ্ঞাত রাশির মান বের করাকেই বলা হবে সমীকরণ তাই আসো আমরা সমীকরণ সম্পর্কে আর একটু বিস্তারিত জানি বীজগণিতীয় X Y Z A B C ইত্যাদির মাধ্যমে সমীকরণ গঠন করা যায় সমীকরণ গঠন করা যে সমান চিহ্ন সম্বলিত যে বীজগণিত রাশি তাকে বলা হবে কি সরল সমীকরণ তোমরা বইয়ের অনুসরণে পাঁচের বারো নং প্রশ্নের সমাধান আমি দেখাচ্ছি উদাহরণ হিসাবে তোমরা লক্ষ্য করো অনুশীলনে পাঁচের বারো নং প্রশ্নের সমাধান समाधान निम्नरो बारहवां प्रश्न क्या होगा समाधान करो for equal to 13 x plus 4 equal to 13 তাহলে k equal to equal হলো সমান সমান চিহ্নের বাম পাশকে বলা হবে বাম পক্ষ এবং ডান পাশে রাশি বা গাণিতিক ফলাফলকে একে বলা হবে কি ডান পক্ষ আসলে আমরা এটি সমাধান করি বা দেহের এখানে একটা সমান চিহ্ন আছে দেহের এখানে আর সমান চিহ্ন দেওয়া যাবে না বা অথবা ইংরেজিতে or x plus four minus four equal to 13 minus 4 উভয় দিকে উভয় দিকে চার ফোর উভয় দিকে ফোর বিয়োগ করে এক্স প্লাস তোমার খোলা আগে ছিল এক্স প্লাস ফোর আমরা মাইনাস ফোর দেব ডান পাশে ছিল থার্টিন থার্টিনের সঙ্গে মাইনাস ফোর দিয়েছে তাহলে কি থাকলো বাম দিকে থাকলো কি এক প্লাস ফোর মাইনাস ফোর চলে গেল প্লাস ফোর মাইনাস ফোর চলে গেল ইকুয়াল সুতরাং নির্ণয় সমীকরণের বীজ বা মূল কত নাই সমীকরণের বীজ বা মূল নাই অনুরূপভাবে আমরা এরূপে সমীকরণগুলি সমাধান করতে পারব তোমাদের কি বুঝতে পারে তোমরা কিভাবে আমরা সমীকরণগুলো সমাধান করব এর উপরে উচ্চারণিতে হলো এগুলো আমার সূক্তি পরীক্ষা এই সমীকরণের বীজটা বীজ বাম দিকেও আমরা অ্যাপ্লাই করে যদি ডান পক্ষ হয় তাহলে আমরা সমীকরণটি শুদ্ধ হয়ে যায় এগুলো পরবর্তী ক্লাসে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে বাড়ির কাজ অনুশীলনে তাতে আমরা কত নম্বর সমাধান করলাম বারো তাই না তাহলে তেরো থেকে সতেরো পর্যন্ত তোমরা বাড়ি থেকে ধন্যবাদ তোমাদের সবাইকে তোমাদের আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করেছে ধন্যবাদ সবাইকে